বন্ধু বললে বন্ধু হয় না বন্ধু বললে বন্ধু হয় না মনের বন্ধু কয়জন রে প্রাণের বন্ধু কয়জনা না জেনে কেউ কোনোদিন ভালো বন্ধু বললে বন্ধু হয় না বন্ধু বললে বন্ধু হয় না মনের বন্ধু কয়জন ওরে প্রাণের বন্ধু কয়জন মন না জেনে কেউ কোনো দিন ভালোবেসো না আরে পৃথিবীর রঙ্গশালায় অর্থ থাকলে বন্ধু মিলায় পৃথিবীর রঙ্গশালায় অর্থ থাকলে বন্ধু মিলাই গরিব হলে কেউ দেখে না গরিব হলে কেউ দেখে না দেয় না কেহ শান্ত না কেউ কোনোদিন ভালোবেসো না কেউ আরে মন না জেনে বাসলে ভালো শেষ দেখবে চোখে কালো মন না বাসলে ভালো শেষে দেখবে চোখে কালো হারাবি তুই পথের দিশা হারাবি তুই পথের দিশা বন্ধুর দেখা পাবি না মন কেউ কোনোদিন ভালোবেসো না মন কেউ কোনো ভালোবেসো না বন্ধু বললে বন্ধু হয় বন্ধু বললে বন্ধু হয় মনের বন্ধু কয়জনায় ওরে প্রাণের বন্ধু কয়জনা মন না কেউ কোনো দিন ভালোবেসো না মন কেউ কোনো দিন ভালোবেসো না মন জেনে কেউ কোনো দিন ভালোবেসো না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন